আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না এটা বিশ্বাস করি না আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না এটা বিশ্বাস করি না আহ এই ধরনের বক্তব্য শোনার পরে মনে হচ্ছিল আমরা বাংলাদেশে বসবাস করতেছি না হয় মায়ানমারে আর না হলে ইন্ডিয়াতে বসবাস করতেছি আর এই ধরনের বক্তব্য যদি বাংলাদেশের কোনো পার্লামেন্টের যদি সংসদ সদস্য দিতে পারে তাহলে এই ধরনের মূর্তি এবং মন্দিরে তো আমাদের কোরআন থাকতেই পারে অনায়াসে কারণ বক্তব্য শুনলেই বোঝা যায় আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না এটা বিশ্বাস করি না বাহাত্তরের সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাল্লাহ এই বিল আমরা পাশ করবো আমাদের বাংলাদেশে এই সংসদ সদস্যর মুখ থেকে যা বোঝা গেল তার প্রতি ইসলামের প্রতি কোনো আদব ভালোবাসা এবং মহাব্বত কোনোটাই ছিল না যদি থাকতো তাহলে কখনোই বলতে পারতো না যে আমাদের ইসলাম রাষ্ট্র ছিল না এবং থাকবে না কারণ ইসলামের প্রতি তার মায়া ভালোবাসা কখনোই কোনোটাই ছিল না আর যদি থাকতো তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন তার সংলাপের এবং তার ভাষায় এবং তার কার্যকলাপে এবং তার কলা কৌশলে অবশ্যই বুঝতে পারতেছেন আর ভিডিওটি আমি ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছি আপনারা বাকি ভিডিওটা ওইখান থেকেই দেখে নিন বললাম ইনশাআল্লাহ জাতীয় সংসদে আমরা আনবো আমি ডাক্তার মুরাদও আনতে পারি ডক্টর আব্দুল রাজ্জাক নিয়েও আনতে পারে যে কোনো মেম্বার অফ পার্লামেন্ট আনতে পারে তিনশো পঞ্চাশ মাননীয় সংসদ সদস্যদের যে কোনো একজন আমরা এটা প্রস্তাব উত্থাপন করতে পারি এই বক্তব্য এবং দৃশ্যগুলো দেখে মায়ানমারের কথা মনে পড়ে এবং ইন্ডিয়ার ভিতরে যে ওই জয় শ্রীরাম জয় শ্রীরাম যে স্লোগান দিয়ে মুসলমানের উপরে যে নির্যাতন করছিল সেসবের কথা মনে পড়ে মনে হয় এখন আমি ইন্ডিয়াতেই বাস করছি যে এইবার পুজোয় মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক মণ্ডপে পাঁচশো কেজি করে চাল প্লাস প্রতি মণ্ডপে আলাদা করে চেক বিতরণ করেছে নগদ অর্থ কে দর্শক কি মনে হয় আমাদের বাংলাদেশের ভিতরে একটি মসজিদ মাদ্রাসা তৈরি করতে গেলে মানুষের দ্বারে দ্বারে দ্বারে দ্বারে ভিক্ষা চাইতে হয় যে আমার একটি মসজিদ নির্মাণ হচ্ছে কিছু সংখ্যক সাহায্য এবং সহযোগিতা করো আর ওদেরকে লক্ষ লক্ষ টাকা প্রদান করছে দুইশো নব্বইটি পূজা মণ্ডপ এটি বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে দুইশো নব্বইটি পূজা মণ্ডপ একটি উপজেলায় এটা কোনো আলাদা করে ধর্ম বর্ণনা আমি বলি না কোনোদিনই বলবো না যে এটা ইসলাম ধর্মাবলম্বীদের বাংলাদেশ এটা মুসলমানদের বাংলাদেশ এটা কখনোই তা ছিল না